খুলছিলাম আর কি জাস্ট খুলে রাখছিলাম আচ্ছা দেখি যে প্রত্যেকটা সুইচ নাও দিয়ে দিয়েছে আমরা রেকর্ডিং শুরু করে দিলাম এবং আমরা আজকে ক্লাস শুরু করে দিচ্ছি আজকে আমাদের ক্লাস হচ্ছে ফেসবুক পোস্ট বুস্টিং ঠিক আছে দেখেন একটা কথা বলে ভাই আমারটা প্রফেশনাল হয়েছে কি না একটু বলেন ভাই আপনারটা কোথায় আচ্ছা তো একটা জিনিস আমরা সবাই মনে রাখবো যে মনে রাখবো এই জিনিসটা ফেসবুকের বুস্ট এবং ফেসবুকের পেজ প্রমোট এই দুইটা জিনিস মনে করেন একই মায়ের দুই সন্তানারই ফেসবুকের পেজ প্রমোট আর ফেসবুকের বুস্ট একই মায়ের দুই সন্তান এখন একই মায়ের দুই সন্তানের মধ্যে একটা সন্তান এখন প্রফেশনাল দিছে কিনা আপনার পেজটা এটা এখান থেকে বোঝা যাচ্ছে না আপনি দেখেন সেখানে আপনাকে এভাবে প্রফেশনালি আপনি যে দেখাইছে এটা দিছে কিনা এটা দেন এমনি আপনার সেট ঠিক আছে সুন্দর হয়েছে খুব ভালো লাগে খুবই সুন্দর হয়েছে আপনারটা ধন্যবাদ ওকে যাই হোক এখন আমরা দেখেন তো একই মায়ের দুই সন্তান হইলে এক সন্তান একটু ভালো হয় এক সন্তান একটু দুর্বল হয় এই আর কি কথা বুঝতে পারছেন কিন্তু একই মায়ের দুই সন্তানই মা দুই সন্তানকেই একই চুকে দেখে আবার কখনো কখনো এক সন্তানকে একটু প্রায়োরিটি বেশি দেয় হয়ে তার মেধার কারণে তার অ্যাক্টিভিটিজের কারণে মায়ের প্রতি তার সম্মানের কারণে হোক যে কোনো একটা কারণে কোনো একটা সন্তানকে একটু বেশি কী দে প্রায়োরিটি দে ঠিক আছে তো বাট প্রত্যেক সন্তানই মায়ের কাছে একই মানে সমান চুকের এটাই সত্য তারপরেও কিছু কোনো কোনো মায়ের কাছে কোনো কোনো মায়ের কাছে তাকে না এই ক্ষেত্রে ফেসবুকের এইরকম অবস্থা যে প্রমোটকে ফেসবুক প্রমোটকে ফেসবুক একটু বেশি একটু আদর দেয়ারে এটা বলা হয় মানে আমি বলি ফেসবুকের ফেসবুক তার পেজের প্রমোট শব্দের মাধ্যমে যে আপনার টাকা দেওয়া হয় সেটাকে সে একটু আদর বেশি করে আর বুস্টের মাধ্যমে যে আদর করা হয় সে আদরের সে একটু কম আদর করে আর সে একটু মানে এটার একটু অন্য চোখে দেখার চেষ্টা করে এই জন্য আপনারা দেখবেন ফেসবুকের বুস্ট অনেক সময় কি হয় নষ্ট হয়ে যায় কথা বুঝতে পারছেন অনেক সময় ফেসবুকের বুস্ট নষ্ট হয়ে যায় বুস্ট হয় না কি জন্য হয় না এই জন্য কারণ হচ্ছে ফেসবুকের বুস্ট নষ্ট হয়ে যায় এর কারণ হচ্ছে ফেসবুক সেটাকে খুব একটা সতর্কতার সহিত নেয় না আর দুই নম্বর কিছু মানুষে এটাতে রিভিউ দেওয়ার মানে ব্যবস্থা থাকে যাই হোক কিন্তু আবার আপনি যদি প্রফেশনালি খুব সুন্দর কইরা যদি সব ধরনের সেট যদি ঠিক করে যদি বুস্ট করতে পারেন তাহলে আপনার বুস্ট নষ্ট হবে না সেক্ষেত্রে আপনাকে কি করতে হইব আপনার যদি বিজনেস ম্যানেজার থাকে বিজনেস ম্যানেজার যদি পিকজেল সেট থাকে ভেরিফাই করা থাকে তাহলে আপনার বুস্ট আপনি বিজনেস ম্যানেজার থেকে যদি আপনার পেজে পোস্ট বুস্ট করেন তাহলে আপনি কি করবেন আপনার বুস্টটা নষ্ট হবে না কথাটা বুঝতে পারছেন আচ্ছা এখন বুস্ট এবং প্রমোটের মধ্যে পার্থক্য কি আমরা এটা সম্পর্কে একটু আলোচনা করি বুস্ট এবং প্রমোটের মধ্যে পার্থক্যটা কোনোটায় কোনো পার্থক্য নাই দুটাই পেজকে একটা পেজকে প্রমোট করা দুটার কাজকেই একটা পেজকে প্রমোট করা বুস্ট হচ্ছে একটা পোস্টকে আমাদের একটা পুরাতন কোনো আজ থেকে পাঁচ বছর আগেরও যদি একটা পোস্টকে যদি চাই সেটাকে আমরা বুস্ট করতে পারবো কিন্তু প্রমোটের জন্য আমরা নতুন একটা পোস্টকে প্রমোট করতে হয় কথাটা বুঝতে পারছেন আচ্ছা তারপর হচ্ছে আমাদের একটা বিষয় হয় বুস্টের মাধ্যমে আমাদের ইয়ে ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক জেনারেট করতে পারি আমাদের পেজের মধ্যেও আবার লাইক ফলোয়ার বাড়াইতে পারি আমাদের কমেন্ট বাড়াইতে পারি আমাদের সেল জেনারেট করতে পারি সেলস অর্থাৎ আমরা যারা প্রোডাক্ট সেল করতে চাই আমরা মূলত প্রোডাক্ট সেল করার চিন্তা যারা করি তারা মূলত বুস্ট করি কথা বুঝতে পারছেন বুস্ট প্রোডাক্ট সেলের জন্য হচ্ছে কি বুস্ট আর প্রমোটের জন্য হচ্ছে অর্থাৎ আমার পেজটাকে যদি প্রমোট করতে চাই আমার পেজটাকে যদি প্রচার করতে চাই পেজটার যদি রিচ বাড়াইতে চাই এঙ্গেজ বাড়াইতে চাই তাহলে আমাকে কি করতে হবে অবশ্যই আমার একটা পোস্ট রেডি করে পেজকে প্রমোট করতে হইব কথাটা বুঝতে পারছেন দুইটা দুই জিনিস যদি আমার বিজনেসকে প্রচার করতে চাই আমার বিজনেসের সেল জেনারেট করতে চাই তাহলে আমি বুস্ট করব। আর যদি আমার পেজ বাড়াই পেজের রিচ বাড়াইতে চাই পেজের এঙ্গেজ বাড়াইতে চাই পেজের ফলোয়ার বাড়াইতে চাই লাইক বাড়াইতে চাই ফেজের প্রচার চাই তাহলে আমাকে প্রমোট করতে হইব কথাটা বুঝতে পারছেন আচ্ছা আসেন তারপরের সেট যেটা আছে সেই সেট মধ্যে কোনো পার্থক্য নাই যেভাবে আমরা একটা প্রমোট দিছি সেভাবে আমরা একটা কি দিব বুস্টও দিব একটা জিনিস দেখেন যখন আপনাকে একটা পেজ প্রফেশনালি দিয়ে দিবে যখন আপনাকে একটা পেজ প্রফেশনালি দিয়ে দিবে তখন আপনি সরাসরি পেজের মধ্যে ঢুকলেও কাজ করতে পারবেন না যতক্ষণ আপনার পেজটাকে প্রোফাইল আকারে না রেডি করবেন এই যে দেখেন আমাকে এই জায়গার মধ্যে দিছে সুইচ নাও একটা যা শব্দ দিছে সুইচ নাও কাউকে দিবে সুইচ প্রোফাইল ঠিক আছে এইভাবে আপনাকে দেখাইব একটা শব্দ ওই শব্দতে ক্লিক করবেন আপনি এটার প্রোফাইল বানাইবেন আগে এখন আর মানে আমার আগের প্রোফাইল নাই এখন এইটাই হচ্ছে আমার প্রোফাইল অর্থাৎ আমাকে যদি সেও এখন নক দেয় আমার আগের প্রোফাইলে আমাকে পাইবে না এখানে পাবে ঠিক আছে আসেন দেখেন আমরা পেজ যদি প্রমোট করতে চাই তাহলে এই যে প্রমোট শব্দ আছে এখানে প্রমোট পেজ এখান থেকে প্রমোট পেজে ক্লিক করব আমরা আমাদের নেক্সট অপশনটাতে কাজ করতে শুরু করে দিব কিন্তু যদি আমরা বুস্ট করতে চাই তাহলে এই যে আমার পোস্টটা আছে মনে করেন এই পোস্টটাই আমি বুস্ট করতে চাই এটা আমি বুস্ট করব। এইটা মনে করেন এইটা আমি বুস্ট করব। এই যে দেখেন আমার পোস্টের নিচে একটা শব্দ দেওয়া আছে বুস্ট এই যে আমার পোস্টের নিচে একটা শব্দ দেওয়া আছে বুস্ট এই বুস্ট শব্দটা আমি ক্লিক করব আমার পেজটা বুস্ট হয়ে যাবে ওকে আমি শুরু করি তাহলে আমি বুস্টে ক্লিক করলাম ওকে আপনারা সবাই খেয়াল করেন আমি বুস্ট পুস্টে ক্লিক করলাম আসুক আমার নেক্সট অপশন আসতে দিন আজকে আবদুল্লা ভাই জয়েন হয়নি তাই না আচ্ছা এখন আপনাদের এই এই রিলোডের মধ্যখানে একটা বিষয় আপনাদের বলি যে আপনারা অনেকেই দেখছি আমার মেসেঞ্জার গ্রুপে আমার ওই ক্লাস নিয়ে অনেক রিভিউ দেন মনে করেন বলেন অনেকেই ক্লাস খুব ভালো লাগছে অনেকে বলেন ক্লাসটা খুব বুঝতে পারছি এরকম অনেকেই বলেন এ বলার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ তবে এই যে কমেন্টগুলো আপনারা মেসেঞ্জার গ্রুপে করেন না ওই কমেন্টগুলো যখন আপনারা ভিডিও দেখেন তখন যদি ভিডিওর নিচে যদি কমেন্টগুলো করেন তাহলে আমার জন্য একটু ভালো হয় কথা বুঝতে পারছেন আপনারা যারা ভিডিও দেখবেন কষ্ট করে এখানে দুইটা কথা লিখবেন হয়তো যে যার আপনার যার যে যেটা মনে চায় সেটা আপনি কষ্ট করে ভিডিওর নিচে যখন ইউটিউবে ভিডিও দেব স্যার ইউটিউবে ভিডিও দেখার ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ যখন ইউটিউবে ভিডিও দেখবেন তখন একটা যার যেটা মন চায় সেরকম একটা কমেন্ট দিয়েন তা আমি সেই কমেন্টের আনসার দিব অবশ্যই কমেন্টের আনসার দিব কারণ এই কমেন্টের আনসার দিলে আমার জন্য বেটার হয় আমার একটু ভালো হয় আর ঠিক আছে সেটা আপনাদের ইচ্ছা মতো বললাম আর যে কমেন্টটা বা যে রিভিউটা আমাকে মেসেঞ্জারে দেন বা ফেসবুক গ্রুপে দেন সেই আমার ক্লাসের যে রিভিউটা দেন সেই রিভিউটা আপনারা কষ্ট করে ওই আপনার ইউটিউব ভিডিওর কমেন্টে দিয়ে দিবেন ঠিক আছে এটুকু আপনাদের কাছে আমি মানে একটু চাই আর আর কোনো বেনিফিট আমি চাই না আপনাদের কাছে ধন্যবাদ ওকে দেখেন আমরা যখন প্রমোট করছিলাম তখন আমাদের সেম ইন্টারফেসটা আসছিল দেখছেন আপনারা যারা প্র্যাকটিস করছেন আগের ক্লাসটা যারা প্র্যাকটিস করছেন তারা আপনারা বুঝতে পারবেন যে আপনারা দেখতেছেন এখন এটাই বুঝবেন যে হ্যাঁ ঠিকই আছিল আগে যে অবস্থানটা ছিল যেভাবেই ছিল সেই বিষয়গুলোই আমাদের চোখের সামনে আয়না দেখাইতেছে কথা বুঝতে পারছেন এখানে কোনো চেঞ্জ নাই দেখবেন আমি যখন করব তখন দেখবেন কোনো চেঞ্জ পাবেন না সব কিছু সেম কোনো ওয়ে নাই যে ডান পাশে সব কিছু দেখাচ্ছে রিচ এঙ্গেজ রিপ্লাই সব আসতেছে আচ্ছা এখন দেখেন গোল গোলটা আমরা দেখি গোল মানে আমাদের লক্ষ্য দেখি আমরা গোল কোনো কিছু চেঞ্জ করব কিনা এখানে গোল আসতেছে কি কি গোল আসতেছে দেখেন আমরা অটোমেটিক চাই কি নাকি আমরা মেসেজ চাই অর্থাৎ আমাদের কাছে কেউ মেসেজ দিয়ে এটা চাই না অটোমেটিক আমাদের পেজে আইসা আসে ভিজিট করুক নাকি গ্রেট এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট চাই নাকি গ্রেট লিড চাই নাকি গেট মোর ওয়েবসাইট ভিজিটর চাই নাকি গেট মোর কল চাই অর্থাৎ আমি আমি যদি এখানে কল সেট আপ করে দিই তাহলে মানুষ আমাকে কল করবে তবে কলের রেজাল্ট খুব কমায় আমি যদি এখানে get more website set set up করে দিই তাহলে মানুষ আমার ওয়েবসাইটে যাবে এখানে এর জন্য আমার একটা ওয়েবসাইট লিঙ্ক লাগবে অর্থাৎ আমার একটা ওয়েবসাইট লিঙ্ক লাগবে যা সাধারণত বুস্ট করে মানুষ যাদের অ্যাফিলিয়েট মার্কেটিং করে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে আমরা জানি একটা ওয়েবসাইট লাগে সেই ওয়েবসাইটের লিঙ্ক এখানে ওয়েবসাইট দিয়ে ওয়েবসাইটের লিঙ্কটা সেট আপ করে দেয় আপনাদের দেখবেন আপনারা ফেসবুক মার্কেটিংয়ের যখন কাজ করবেন তখন আপনারা অনেক ধরনের বায়ার রিকোয়েস্ট পাইবেন যে আমি আমার ওয়েবসাইটে প্রচুর জিও ট্রাফিক চাচ্ছি ট্রাফিক মানে ভিজিটর ট্রাফিক মানে কি ভিজিটর আমি আমার ওয়েবসাইটে প্রচুর ভিজিটর চাচ্ছি তখন বায়ারকে বলবেন এই এই কথাই বলবেন যে হ্যাঁ আমি আপনার জন্য করে দিব তা সে জন্য আপনাকে social media ads campaign ready করে দিব অথবা আপনার জন্য বুস্ট করব অথবা আপনার জন্য প্রমোট করব ঠিক আছে সেখান থেকে আপনার জন্য কি আসবে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসবে কথা বুঝতে পারছেন আর যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করার ইচ্ছা আছে বা অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে আপনারা অনেকেই আছেন আপনারা এখানে করতেছেন আবার অনেকে ভিডিও দেখবে ইন ফিউচারে গিয়ে আপনারা যদি নাই দেখেন তা অনেকেই আছে তো আমার ভিডিও দেখতেছে এখন আমি দেখতেছি বাইরে থেকেও মানুষ ভিডিও দেখতেছে আপনারা ছাড়াও আপনারা তো আর দেখতেছেন অনেক রিচ হচ্ছে আমার ভিডিওগুলা তার সাথে অনেকেই মানে বাইরেও দেখে আমাকে অনেক কমেন্টস করে তো সো আপনারা যারা বাইরে থেকেও দেখবেন তাদের কাছেও আমার বলতে হচ্ছে যে যদি আপনারা নিজেদের যদি ওয়েবসাইটে ট্রাফিক দিতে চান তাহলে এইভাবে ওয়েবসাইট ভিজিটর এই অপশনটা সিলেক্ট করে দিবেন যদি বায়ার বলে আমার ট্রাফিক চাচ্ছি তাহলে ট্রাফিক যদি বায়ারের কাজ করেন তাহলে সেখানে গেট মোর ওয়েবসাইট এইটা সিলেক্ট করে দিবেন তারপরে তার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন যদি আপনি লিড জেনারেশনের অর্থাৎ একদম অ্যাক্টিভ মানুষের লিড চাচ্ছেন আমরা বিভিন্ন গুগল থেকে লিড আনতে পারি তারপরে আমরা লিঙ্কডিন থেকে লিড আনতে পারি আরও বিভিন্ন ওয়েতে লিড আনতে পারি সেই লিডগুলো অ্যাক্টিভ কি না সেগুলো জানার জন্য আমাদের বিভিন্ন টুলসের ব্যবহার করতে হবে বিভিন্ন টুলসের ব্যবহার করতে হয় বিভিন্ন টুলসের মাধ্যমে আমরা সেগুলো হ্যাঁ রেজওয়ান বাই মাইক্রোফোনটা অফ করেন হ্যাঁ বিভিন্ন টুলসের মাধ্যমে আমাদের বুঝতে হয় সেই আমাদের বা আমাদের এই লিডটা অ্যাক্টিভ পার্সনের না আনঅ্যাক্টিভ পার্সনের কিন্তু আপনি যদি এখান থেকে এই ফেসবুক বুস্টের মাধ্যমে লিড কালেক্ট করেন তাহলে সেখানে অ্যাক্টিভ পার্সনের লিড আসবে অর্থাৎ যারা ফেসবুকে ভিজিট করতেছে বর্তমানে যারা স্ক্রল করতেছে ফেসবুকটাকে যারা ফেসবুকে দেখতেছে ওই সমস্ত মানুষই আপনাকে কি করবে এখান থেকে লিড দিবে ঠিক আছে তারপরে গেট মেড এঙ্গেজমেন্ট আপনার পোস্টটা মানুষ পর্যন্ত পৌঁছা মানুষের চৌকে যাওয়া মানুষ দেখা গেট মোর মেসেজ অর্থাৎ আপনার প্রোডাক্টের সেল চাচ্ছেন মনে করেন সরাসরি আপনার পেজ থেকে প্রোডাক্টের সেল চাচ্ছেন বা আপনার পোস্ট দেখে মানুষ আপনার প্রোডাক্টটা নিতে চায় সাধারণত দেখবেন আপনারা যারা ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন পোস্ট দেখবেন দেখবেন সেই ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সে ভর্তি চলছে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পনেরো হাজার টাকা কোর্স এরকম শব্দ দিয়া বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজ দেওয়া পোস্ট হচ্ছে সেই পোস্টগুলোতে আপনারা দেখবেন নিচে দেখবেন সে মেসেজ নাও একটা বাটন আছে এরকম অর্থাৎ তারা চায় মেসেজ দিন আপনি আপনি মেসেজ দেওয়ার পরে আপনাকে মেসেজের মাধ্যমে তারা কন্ট্যাক্ট করে আপনাকে কনভেন্স করবে সো দ্যাট এটা এরকম আপনি যদি চান না আমার কাছ থেকে মানুষ প্রোডাক্ট কিনবে তাহলে আপনার প্রোডাক্ট যে প্রোডাক্টটা দিয়ে আপনি অ্যাডভার্টাইজ দিবেন সেই প্রোডাক্টটা হ্যাঁ সেই প্রোডাক্টটা সেই প্রোডাক্টটার অ্যাডভার্টাইজ আপনার দেইকা আপনাকে মেসেজ করবে মেসেজ করে আপনি এখান থেকে তাকে কনভেস করে এখান থেকে সেল দিয়ে দিবেন এটা হচ্ছে আপনি চাচ্ছেন মনে করেন বেশিরভাগই আপনার যারা বুস্ট করে একশো নাম একশোর মধ্যে পঁচানব্বই পার্সেন্টের বুস্ট হচ্ছে মেসেজ গেট মোর মেসেজ হ্যাঁ বলেন তারে বলেন তারে বলে দেন যে ওয়ান কে সাবস্ক্রাইব এবং four K views just four K views not watch four K views বলেন আমি একশো ডলার দিয়ে আপনাকে সার্ভিস দিয়ে দিব ঠিক আছে এতে আপনার লাভ হবে হয়তো তিরিশ পঁয়ত্রিশ ডলার লাভ হইতে পারে ঠিক আছে এখন তো ডলারের রেট বেশি এই জন্য লাভ একটু কম হবে একশো ডলার দিয়ে কাজ আনলে লাভ কম হইলেও কাজ পান কিনা দেখেন যে আচ্ছা, যাই হোক তাহলে আমরা ওকে আমরা কি করব এখন সেভ দিব আমরা কি চাচ্ছি গেট মোর মেসেজ মানে আমাদের এই পোস্ট দিকে মানুষ যেন আমাকে মেসেজ করে আচ্ছা special ad category ad about credit employ housing আচ্ছা স্পেশাল এড ক্যাটাগরি এই জায়গাটা আমরা অন করে দেই যদি আমরা বাইরে দেশের কারো এড ক্যাম্পেইন করি অর্থাৎ যদি অর্থাৎ যদি আমরা যদি বাংলাদেশ ছাড়া আমেরিকা লন্ডন কানাডা ইউকে এ ধরনের রাষ্ট্রের যদি কাজ করি তাহলে আমরা এই জায়গাটা অন কইরা দিব যদি বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশটা অফ করে দিব ঠিক আছে দেখেন এখানে কি দিচ্ছে আমাদের হাউজিং হাউজিংয়ের জন্য বা তাদের বিভিন্ন বিষয় আছে এই বিষয়গুলো তারা এখান থেকে সেট কইরা দেয় কিন্তু বাংলাদেশের হলে এগুলা অফ অন করার দরকার নাই যেমন আছে তেমনই থাকবে আসেন সামনে যাই আচ্ছা তারপরে দেখেন কন্ট্যাক্ট কিছু ক্ষেত্রে ফেসবুক দায়ভার নিতে চায় না আরকি একটা হ্যাঁ, হ্যাঁ। চালাবেন হ্যাঁ, কিছু ক্ষেত্রে সেই ফেসবুক দায়ভার নিতে চায় না তো আপনার একটা জমি নিয়ে বা আপনি পলিটিক্স করেন সেই বিষয় নিয়ে যদি কোনো অ্যাডস ক্যাম্পেইন করেন সেটা যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় সেটার দায়ভার ফেসবুক নিবে না যার কারণে রাইট রাইট হ্যাঁ, হ্যাঁ এটা আপনি আমাকে সহযোগিতা করছেন ব্যাখ্যা করতে ধন্যবাদ এটা হ্যাঁ, এই বিষয়টাই ঠিক আছে তবে হ্যাঁ ওনার সাথেই ওনার কথাটাই সত্য বা এবং এইভাবেই কথাটা আমি ব্যাখ্যা করতে একটু অন্যভাবে ব্যাখ্যা করছি এটা যখন আপনি দিবেন তখন এটাই যে উনি বলছেন সোশ্যাল ইস্যু ইলেকশন যেমন বিভিন্ন ইস্যু আছে না বিভিন্ন ঘটনা আছে না যেমন একটা আপনি এমন একটা পোস্ট করলেন যে পোস্টটা রাষ্ট্রীয় বিরোধী সমাজ বিরোধী অথবা অন্য কারো উপরে আঘাত হচ্ছে সেই জন্য যদি আপনার উপরে কোনো মামলা মকদ্দমা ইত্যাদি হ্যানত্যান হাবিজাবি আসে সেটার দায়বার ফেসবুক নিবে না হাউজিংয়ের ব্যাপারেও সেম সেম অবস্থা সেম অবস্থা সেখানে যদি দেন এয়ার্স ফর প্রপার্টি লিজিং অর্থাৎ আপনার জমি জমা ইত্যাদি নিয়ে কোনো সমস্যা হয় সেই সমস্যার দায়ভার ফেসবুক নিবে না এমপ্লয়মেন্ট আপনার চাকরির ক্ষেত্রে আপনার প্রফেশনের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় সেই প্রবলেমও ফেসবুক নিবে না sir I am sorry I had to leave the class suddenly my wife feel sick due to pregnancy oh it's okay no problem মোহাম্মদকে ওনার নামটা পুরোপুরি আসতেছে না যাই হোক যিনি হন আপনি থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনি ইনফর্ম করে ক্লাস থেকে লিভ নিয়েছেন আচ্ছা credit ads for credit for অর্থাৎ আপনার টাকা পয়সা বা অন্য কোনো বিষয়গুলোতে যদি কোনো প্রবলেম হয় সেটা ফেসবুক দেবার নিবে না ঠিক আছে এটা যদি আপনি দেন তাহলে দিতে পারেন অফ রাখলে অফ রাখতে পারেন অন রাখলে অন রাখতে পারেন ডাস্টবিন সামনে যাই আমরা আছে আচ্ছা, আসেন আমাদের মেসেজিং অ্যাপস দেখেন আমাদের মেসেজে কন্ট্যাক্ট করবে তারপরে কি আমরা এটা দেখি আমাদের ইনস্টাগ্রামটা দেখাচ্ছে দেখি এরর এই বেটা এরর দেখাস কেন ওইটা few minute before to try গেল আজকে আমার মামুন ভাই একবারে পাগল বানাইতেছে ওয়াচ দিলে কর খরচ বেশি নাকি ভিউ দিলে খরচ বেশি আজকে ইনস্টাগ্রাম কেন জানি এরকম ইরোর দেখায় আমিও বারবার চেষ্টা করতেছি সকাল থেকে আচ্ছা। এরকমই দেখা যাচ্ছে আমি আজকে ইনস্টাগ্রামে ঢুকিনি তো মোবাইল দিয়ে ঢুকছি কম্পিউটার দিয়ে ঢুকিনি আমি দুইটা দিয়ে ট্রাই করছি কিন্তু বাট হচ্ছে না তারে বলবো হ্যাঁ শুনেন আপনার ওয়াচ টাইম দিলে তো খরচ বেশি ভিউতে খরচ কম বুঝতে পারছেন আপনার ওয়ান কে ভিউ দিতে হয়তো দুইশো টাকার ভিতরে দিয়ে বাংলাদেশি টাকায় দুইশো টাকার ভিতরে ওয়ান কে ভিউ দিতে পারবেন বা সর্বোচ্চ আড়াইশো টাকা খরচ বুঝতে পারছেন সাইড কে ভিউ দিতে আপনার এক হাজার টাকার ভিতরে আপনি দিতে পারবেন বাংলাদেশি টাকা এক হাজার টাকা কিন্তু আপনি যদি ফোর কে ওয়াচ টাইম দিতে চান তাহলে আপনার চল্লিশ ডলার খরচ আসবে ফোর কে ওয়াচ টাইমের জন্যই শুধু আপনার চল্লিশ ডলার খরচ হবে সো আপনি watch time watch total monetization দেয়া আপনার পক্ষে একশো ডলারের কোনো অবস্থাতেই পসিবল না আপনার একশো পনেরো ডলারের মতো আপনি নিতে নিলে আপনার ব্যালেন্স ঠিক থাকবে মোটামুটি ব্যালেন্স ঠিক থাকবে বুঝতে পারছেন তো সো দ্যাট আপনাকে যদি মনিটাইজেশনের কাজ নিতে হয় তাহলে ইন মিনিমাম ওয়ান ফিফটি মানে এক দেড়শো ডলার নিতেই হবে আপনাকে কথা বুঝতে পারছেন কারণ পেপালের তারা টাকা দিবে পেপালে পেপালের রেট কম বাংলাদেশের যে বর্তমানে রেট চলতেছে সেই রেটে আপনি পেপালের ডলারের রেট পাবেন না এটা অনেক কমেই পাবেন সো এটুকু ক্যালকুলেশন কইরা বলতে হয় ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ হ্যাঁ ভাই কে জানি কথা বলতেছিলেন একটু বলেন আমি সাপোর্টের জন্য অন্যমনস্ক ছিলাম আজকে আমি আর কম্পিউটার দিয়ে ইনস্টাগ্রামে ঢুকিনি আমি মোবাইল দিয়ে ঢুকছি মোবাইল দিয়ে কোনো সমস্যা নাই যাই হোক আমরা এই যে এগুলা ইনস্টাগ্রামটা এখন আসতেছে না ভাইও বলতেছেন সকাল থেকে প্রবলেম করতেছে তাইলে হইতে পারে আচ্ছা যদি এখন থেকে আমরা যে মেসেজ দিছি সেই মেসেজে আমরা তো মেসেঞ্জারে তো আমাদের মেসেজ দিবেই এখন যদি আমরা সেট করি এখান থেকে হোয়াটসঅ্যাপ দেই না হোয়াটসঅ্যাপ দি দে হোয়াটসঅ্যাপটা দেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটা আগে সেট করতে হইব এখান থেকে যাই হোক আমাদের মূল মেসেঞ্জারে সবসময় দিবেন মেসেঞ্জার এখন যদি কোনো বায়ার বলে আপনি হোয়াটসঅ্যাপে দিবেন হোয়াটসঅ্যাপে দিবেন তাহলে কি করবেন এখানে দেখেন হোয়াটসঅ্যাপ কোনো অপশন আছে কি না আচ্ছা গেটস মোর কল এ সিলেক্ট করলে কি হোয়াটসঅ্যাপ আসে দেখি আমরা হ্যাঁ এই যে হোয়াটসঅ্যাপ আসে দেখছেন এখন যদি বলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবে বায়ার ঠিক আছে বায়ার হোয়াটসঅ্যাপে নক করবে এরকম যদি বলে তাহলে আপনি কি করবেন আপনি আচ্ছা যদি বলে আমাকে যে হোয়াটসঅ্যাপে দেন তাহলে আপনি তখন কল গেট মোর কলে দিবেন তখন আপনাকে মানুষ কল করবে ফোন করবে হোয়াটসঅ্যাপে নক দিবে বুঝতে পারছেন এখানে আরেকটা বিষয় এখানে কল নাও ঠিক আছে আচ্ছা দেখি আর ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ দেওয়ার জন্য কোনো একটা অপশন আসিল কি না অটোমেটিকে দিলে কি হয় ইলেকট্রন এই যে দেখেন এখান থেকে আছে আচ্ছা যদি আপনি যদি এখান থেকে অটোমেটিক দেন তাহলে এই জায়গার মধ্যে আপনার বিভিন্ন ধরনের বাটন আছে দেখেন নো বাটন কোনো বাটন নাই বুক নাও লান মোড় শপ নাও সাইন আপ হ্যাঁ এগুলো আমি এখন আপনাদের বোঝাচ্ছি ঠিক আছে এই না কেন তো আমি জি তাকে বলেন আপনি কোন সার্ভিসটা চাচ্ছেন আপনি কি ফুল মনিটাইজেশন চাচ্ছেন নাকি শুধু সাবস্ক্রাইব চাচ্ছেন একটু আমাকে ক্লিয়ার করে বলেন ওকে চলে গেল কেন এটা এটা মনে হলো কেন এই যে আসছে দেখেন যদি আমরা এখান থেকে অটোমেটিক দেই তাহলে এখান থেকে আমরা অনেক কিছু সিলেক্ট করে দিতে পারো নো বাটন আমাদের কোনো পছন্দনীয় কিছু নাই বুক নাও লার্ন মোর কিছু শেখার জন্য মানুষকে কোনো এক কোনো কিছু জিনিস জানানোর জন্য প্রয়োজন হলে লার্ন মোর শপ নাও কেনার জন্য সাইন আপ কোনো একটা অ্যাপসে সাইন আপ করাতে চাচ্ছেন বা কোনো একটা আপনার কি বলে সেটা আপনার ওয়েবসাইটে সাইন আপ করাইতে চাচ্ছেন আচ্ছা গেট ডিরেকশন সেন্ড মেসেজ আপনাকে মেসেজ দিতে চাচ্ছে কোথায় কোথায় get message on messenger and WhatsApp আচ্ছা আপনাকে মেসেঞ্জার মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে দিতে চাচ্ছেন তাহলে এটা দিবেন যদি সেন্ড জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ চাচ্ছেন তাহলে শুধু হোয়াটসঅ্যাপ দিবেন নাম্বার নিচে দেয়া আছে আপনি যদি দেন এটা তাহলে দেখেন এটাতে কি কি আসছে আমরা নিচের দিকে আসি যে দেখেন আমাদের এই অপশনটা চলে আসছে আচ্ছা যাক এখন আমরা কি দিলাম যদি বলে বায়ার আমি কি দেব বয়ার যদি বলে আমাকে শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে হ্যাঁ যদি শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে যদি বায়ার বলে তাহলে আপনি এই জায়গা থেকে কি দিবেন প্রথমে অটোমেটিক শব্দটা সেন এখান থেকে চেঞ্জে আসা অটোমেটিক দিয়ে দিবেন দেওয়ার পরে আসবেন নিচের দিকে নিচের দিকে আসার পরে বাটনে আসবেন বাটনে আসার পরে হোয়াটসঅ্যাপ দিয়ে দিবেন যদি কল নাও বলে তাহলে কল নাও দিবেন যদি গেট ডিরেকশন বলে ডিরেকশন দিবেন সাইন আপ যদি চায় সাইন আপ সব নাও এগুলা আপনারা বাইরের কাছ থেকে বুঝে নেবেন ঠিক আছে তারপরে আসেন নিচের দিকে আচ্ছা এখন আমি যে পুস্টটা দিছি সেই পুস্টটা যদি আমি একটু নাড়াচাড়া করি দেখেন এক জায়গার মধ্যে এডিটে ক্লিক করলাম welcome people to conversion after the দে tap on your end okay please let us know how we can help you এখন দেখেন আমরা যদি অর্থাৎ মেসেজ যখন মানুষ দিবে আমাকে মেসেঞ্জারে মেসেঞ্জারে মেসেজ দেওয়ার পরেই এই মেসেজটা তাকে দেখাইবে আমি যদি এই মেসেজটা যদি চেঞ্জ করে দিতে চাই তাহলে আমি এটা চেঞ্জ করে দিতে পারবো এই যে দেওয়া এমডি এমডি আছে এই এমডিটা উঠাইয়া আমরা নতুন কিছু দিতে পারি অন্য কিছু দিতে পারি অর্থাৎ এই যে এমডি যে সাদা মার্ক দেওয়া আছে এমডি মানে হচ্ছে যে মানুষটা আমাকে মেসেজ দিবে তার নাম এখানে শো করবে শো করিয়া তারপরে please let us know how we can help you এই অপশনটা আসবে যে আমি আপনাকে কি আপনি আমাকে বলেন আমি আপনাকে কিভাবে কি করতে পারি হেল্প করতে পারি তারপরে ফ্রিকুয়েন্টলি আস কোয়েশন কয়েকটা এখানে প্রশ্ন যুক্ত দেওয়া আছে what are you delivery option হ্যাঁ কোনো ডেলিভারি অপশন আসেনি না এখানে আনসারটা আপনি ফিক্সড করে দিবেন ঠিক আছে আপনি যাই দেন ইয়েস দেন আর যা কিছু দেন সেটা আপনার ইচ্ছা অর্থাৎ এখানে প্রশ্ন অনুসারে আপনি উত্তর দিবেন তারপরে দিলেন কি question can you check the price of a product ঠিক আছে ইয়েস দিলে দিয়েন অথবা আপনি আপনার প্রয়োজনীয় যেটা যা ইচ্ছা তা দিবেন আপনার প্রয়োজনীয় হিসাবে আপনি এখানে প্রশ্ন সেট করতে পারবেন তারপরে আসেন নিচের দিকে এখানে কোয়েশন নাম্বার তিন যুগ করতে হবে can I make a purchase yes yes purchase করতে পারবেন সমস্যা নাই আপনি আপনার মতো দিলেন এই প্রশ্নগুলা অর্থাৎ সে যদি এই প্রশ্নগুলা করে হ্যাঁ এই প্রশ্নটা বায়ার যখন করবে অটোমেটিক আনসারটা আপনাকে দেওয়া লাগবে না আপনি মনে করেন ঘুমে আসেন আপনি এক মনে করেন ঘুমে আসেন যখন আপনি ঘুমে আসেন তখন বায়ার এই প্রশ্নটা যদি করে কেউ আপনাকে কোনো বায়ার যদি প্রশ্ন করে এই উত্তরটা সাথে সাথে প্রশ্নের উত্তর দিয়ে দিবে অটোমেটিক মেসেঞ্জার দুই নম্বর প্রশ্ন যদি করে এই প্রশ্নটা যদি বায়ার যদি করে তাহলে মেসেঞ্জার অটোমেটিক দিয়ে দিবে এটা রিপ্লাই আমাকে দিতে হবে না দেখেন কী ধরনের একটা মজার জিনিস না তিন নাম্বার হচ্ছে এই প্রশ্নটা কে নাই মেয়েকে পারচেস এই অংশ এটা যদি বায়ার করে তাহলে এখান থেকে আনসারটা ফেসবুক অটোমেটিক অর্থাৎ মেসেঞ্জার অটোমেটিক আনসারটা রিপ্লাই করে দিবে এখানে আপনার আমার কিছু করা লাগবে না কেউ কিছু বলবেন হ্যাঁ বললাম এটা কি বট সিস্টেম যে বললেন ওই দিন হ্যাঁ এটা বুট সিস্টেম ওকে দিয়ে দিলাম সেভ আচ্ছা তারপরে অডিয়েন্স অডিয়েন্সটা তো গত দিন বুঝাইয়ে দিছি আবার আজকে বুঝানো লাগলে বুঝাই সমস্যা কি অডিয়েন্সে আসলাম অডিয়েন্সে এসে আপনি আপনার কোন প্রোডাক্টটা কত বয়সের মানুষের জন্য দিবেন মনে করেন আমি দিচ্ছি কি বেবি প্রোডাক্ট দিচ্ছি বেবি প্রোডাক্ট তো সাধারণত এই যে এই যে আরও বেশি মানুষই নেয় সমস্যা নয় পঁয়ষট্টি প্লাসই দেই বা যে মানে আপনি আপনার ইচ্ছা মতো আপনি প্রোডাক্টটা কিসের উপরে দিচ্ছেন সেটা আপনার পার্সোনালিটির উপরে মেন্টালিটির উপরে অথবা বায়ারের কাজ করলে বায়ারের ওয়েবসাইটে ডুইকা প্রোডাক্টটা তার পেজের অথবা তার পেজে যদি প্রোডাক্ট থাকে পেজের প্রোডাক্টটা দিইকা তারপরে এখানে আপনি সেট করবেন আপনি এখানে একটা মেন্টালিটি মেন্টালিটি সেট করবেন যে আমার যে বায়ারের কাজ করতেছি ওই বায়ারের আসলে মূল চাহিদাটা কি তার প্রোডাক্টটা কি তার সে কোন প্রোডাক্টের প্রচার চাচ্ছে এই প্রোডাক্টটা কোন এইজের মানুষের কাছে প্রয়োজন কোন এইজের মানুষ এই প্রোডাক্টটা বেশি ব্যবহার করে এবং আমি কোনটাতে সেট করে দিলে বায়ার আমাকে কি করবে রেসপন্স বেশি দিবে বা বায়ারের উপকার হবে আমরা জানি মানুষের উপকার করতে পারলে অর্থাৎ বায়ারের উপকার করতে পারলে বায়ারের যদি ভালো রেজাল্ট দিতে পারি আমাকে বারে বারে কাজ দিবে ঠিক আছে আচ্ছা এই দিকে আপনারা খেয়াল রাখবেন লোকেশন এটা অবশ্যই বায়ারের কাছ থেকে কি করবেন জেনে নেবেন লোকেশনটা গত ক্লাসে সেট করে দিছি আপনারা যারা গত ক্লাস দেখেন নাই কষ্ট কইরা গত ক্লাসটা দেখবেন তাহলে লোকেশন কিভাবে সেট করতে হয় সেটা আপনি জানতে পারবেন অর্থাৎ ফেসবুক পেজ প্রমোট যে ক্লাসটা করছিলাম সেই ক্লাসটা আপনারা দেখবেন যারা দেখেন নাই তারা আপনারা দেখবেন দেখা এটা আপনারা কিভাবে লোকেশন সেট করতে হয় সেটা আমরা করে দিব আর সরি আপনি সেই ক্লাসটা দেখে আপনি এখান থেকে ধারণা নিয়ে নিন অথবা আপনি আরও আরও কিছু হালকা আমি দেখে দেই আপনি এখান থেকে আসবেন এনে লোকেশন আপনি ইউএসএ দিতে চাচ্ছেন তাহলে ইউএসএ দিলেন ইউএসএ ইউনাইটেড স্টেট কান্ট্রি দিলেন হ্যাঁ সেট কান্ট্রি দিলেন বাংলাদেশ কান্ট্রি আসছে ইউএসএ তাইলে আমার বাংলাদেশটা আমি সিলেক্ট কার্ডটা দিলেই বাংলাদেশ বাদ এখানে আমার সামনে যা আসছে সবগুলাই কি আসছে ইউনাইটেড স্টেটের কান্ট্রি ইউনাইটেড স্টেট কিন্তু এত ছোটো না অনেক বড় রাষ্ট্র আর সাগর মহাসাগরের মধ্য দিয়ে বিভিন্ন দ্বীপ হয়ে এই জন্য ইউনাইটেড স্টেটটা যখন আমরা সিলেক্ট করি তখন অনেক বড় হয়ে আসে ঠিক আছে তারপরে আসেন আমার এঙ্গেজমেন্ট আমার এখন মনে করেন আমি কোন ধরনের মানুষের কাছে আচ্ছা, পৌঁছাইব ইউনাইটেড স্টেটস যে সিলেক্ট করছেন ওখানে 25 দেখাচ্ছে ওইটা কেন দেখাচ্ছে স্যার মানে কি 25 কিলোমিটারস এর মধ্যে অ্যাডসটা শো করবে এরকম কিছু নাকি অন্য কিছু এটা ওইটা কিলোমিটার সেট করে দিছে কত আল্লাহ জানে হ্যাঁ, আরেকবার দেখি দাঁড়ান ইউএসএ 25 কিলোমিটার দেখাচ্ছে মানে quit it. না প্লাস টোয়েন্টি ফাইভ তাইলে আরও বাড়াইতে পারবেন না বাড়াইতেছে না তাহলে এখানে বাড়ে না কেন map legal open snap location আচ্ছা দাঁড়ান কানাডা দিই তো কানাডা কান্ট্রি দিলাম কানাডা টোয়েন্টি ফাইভ এইটা এটা maybe sir twenty five kilometre area নিয়ে ডাইনে বামে সামনে পিছনে এরকম দেখাবে এরকম একটা কিছু একটা অপশন আছে স্যার হ্যাঁ এই অপশনটা তো মানে- হ্যাঁ এখানে তো অপশন সেট করে দেওয়ার মতো অপশন আছে যে আপনি কয় কিলোমিটার জায়গা নিয়ে দেখতে চাচ্ছি বুঝতে পারছেন এখানে অপশনটা আছে কিন্তু সেই অপশনটা আমি মধ্যে দেখাবে না এরকম একটা অপশন হ্যাঁ, হ্যাঁ এখানে একটা অপশন আছে কিলোমিটার সেট করে দেয়া যায় আমি রাউন্ড স্কয়ার কত কিলোমিটার মধ্যে দিতে চাচ্ছি সেরকম একটা অপশন আছে কিন্তু অপশনটা আমি খুঁজতেছি এখানে অপশনটা পাচ্ছি না বুঝতে পারছেন সেই অপশানটা আমাকে আচ্ছা ওই যে অডিয়েন্সগুলো এই জায়গাতে নাকি দিই দাঁড়ান তো স্পেসিফিক না এখানে তো কিছু নাই তাহলে এটা আমাকে নিয়ে কেন এটা করে এখানে একটা অপশন ডান পাশে যে প্লাস মাইনাস একটা চিহ্ন আছে এটাতে একটু ক্লিক করে দেখেন তো এটা কি অপশনটা কি উপরে স্ক্রল করে না এই যে এই যে এটাতে এটাতে ক্লিক করলে এই যে বড় হয় এটা আর কিচ্ছু না আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছেন এইটা বড় হয় আর কিচ্ছু না যে মাইনাস করলে আছে আচ্ছা, এখানে ক্লিক করলে কি আসে এই যে মাইনাস আসে যে এটাতে ক্লিক করলে একটু বড় হয় আর কিচ্ছু না এই যে বড় হইছে বড় কইরা দেখছে দেখাইতেছে বাট এটাতে ক্লিক করলে কিচ্ছু আসে না তাও ইউনাইটেড স্টেটস এর উপরে ক্লিক করে একটু দেখবেন আচ্ছা দেখি দেখি হ্যাঁ ঠিক আছে না আসে না তো আচ্ছা এইটা তাহলে আপাতত থাক অন্য একটা সামনে আগায় যাই হ্যাঁ, তাহলে সামনে আগায় যাই এটা আপাতত থাক কারণ এখানে অপশনটা না এখানে একটা অপশন আছে অপশনটা এখন আসতেছে না এটা নিয়ে দেখতে হইব কি জন্য আসতেছে না কোনো বা ওই পিনে ক্লিক করে ম্যাপের পিনে ক্লিক করলে তো আপনার এটা হচ্ছে না দুইটা পিন যে আছে দুইটা পিন যে আছে ওখানে হবে এখন আর পিন দেওয়া যাবে না আরেকটা বিষয় হচ্ছে কি এখানে পিন মূল বিষয়টা না আচ্ছা, যাই হোক অন্য এক সময় এটা দেখাইয়ে সমস্যা নাই তারপরে এখান থেকে তো আমরা ব্রাউজিং ব্রাউজিং অপশনটা তো হচ্ছে আপনার কালকে দেখাইয়ে দিছি এখান থেকে আমরা কোন ধরনের মানুষ লোকেশন চাচ্ছি অর্থাৎ আমাদের টার্গেটেড পার্সন চাচ্ছি কোন ধরনের কি কোন মানুষগুলো আমি চাচ্ছি এখানে দেখেন গত ক্লাসে দেখেছিলাম ডিজিটাল মার্কেটিং আজকে যদি মনে করেন ওই ধরনের ডিজিটাল মার্কেটিং দিবেন তাহলে এখান থেকে সার্চ করে করে ডিজিটাল মার্কেটিং দিবেন তারপরে এখান থেকে আসেন এই যে আপনার এখানে আরও আছে এখান থেকে এডুকেশন লেভেলের মানুষগুলা দিতে চান এই যে এডুকেশন লেভেল তখন এখানে সিলেক্ট করবেন এখান থেকে হাই স্কুল স্কুল ইউনিভার্সিটি সব দেওয়া আছে সব অপশনগুলো গত ক্লাসে আমি ক্লিয়ারলি বুঝাইছি আমার এখন জাস্ট আমি আপনাদের এখানে একবার গ্রাউন্ড দিতেছি আর কিছু না বুঝতে পারছেন ফিনান্সিয়াল ক্ষেত্রে আপনি মানুষ দিতে যাচ্ছেন ইনকামের ক্ষেত্রে যার দশ পার্সেন্ট ইনকাম আছে যার হাউস হোল্ড ইনকাম দশ পার্সেন্ট যার হাউস হোল্ড ইনকাম দশ থেকে পঁচিশ পার্সেন্ট এভাবে আপনি আপনার সেট করে দিতে পারবেন তারপরে রিলেশনশিপ ওয়ার্কার সব এখানে আছে অর্থাৎ আপনার চাহিদা মতো যা ইচ্ছা তা দিতে পারবেন রিলেশনশিপ স্ট্যাটাস আচ্ছা সিভিল পার্টনারশিপ তারপরে হচ্ছে complicated divorce domestic partnership engaged in a relationship এগুলো আপনি আপনার দিবেন কোন ধরনের প্রোডাক্টকে আপনি আপনি পোস্ট বুস্ট করতে চাচ্ছেন সেই প্রোডাক্টের উপরে নির্ভর করে আপনার বুস্টের সেট ঠিক আছে সব কিছু সেট আপ কইরা আপনি কি করবেন এখান থেকে দিয়ে দিবেন সেভ এই যে সেভ তারপরে ইন্টারেস্ট ইন্টারেস্টটা আপনি দিতে পারবেন বিজনেস ইন্ডাস্ট্রি যে ইন্টারেস্ট কত ধরনের ইন্টারেস্ট আছে এখান থেকে আপনি দিয়ে দিবেন বেহিবার্সও দিতে পারবেন আপনি এই যে দেখেন অ্যানিভার্সারি তারপরে হচ্ছে behaviours consumer classification digital activities expert এইভাবে আপনি আপনার মন মতো এখান থেকে সেট করতে পারবেন আমি এই নিয়ে বিস্তারিত গত ক্লাসে আলোচনা করছি আপনারা যারা বুঝতে প্রবলেম হচ্ছে আপনারা কষ্ট করে গত ক্লাসটা একটু রিভিউ দিয়ে দিবেন দেড়শিট তারপরে আমরা এখান থেকে এখানে আমরা কোনো কিছু দেই নাই এই জন্য আমাদের সেভ চাচ্ছে না এই যে সেভ অডিয়েন্স আমরা দিয়ে দিলাম আচ্ছা তারপরে আসেন আমাদের কাজ একদম সামনেই চলে আসতেছে এখন আমাদের ডিউরেশন একটা জিনিস মনে রাখবেন বুস্ট সর্বনিম্ন চার দিনের চার দিন দিতে হবে চার দিনের কম দেয়া যায় না কথা বুঝতে পারছেন আপনি বুস্টের সর্বনিম্ন চার দিন দিতে হবে চার দিনের কম দিলে আপনার বুস্টটা অনেক সময় ক্যান্সেল হওয়ার সম্ভাবনা খুব বেশি ঠিক আছে সো দ্যাট আপনি এখান থেকে কয় তারিখ সাত দিনের জন্য দিতে চান তাহলে সাত দিনের জন্য দিতে চাইলে আমার সাত নভেম্বর গিয়ে শেষ হবে এখানে কিভাবে দিতে হয় এই যে বাড়াইতে চাইলে বাড়াইতে পারবো কমাইতে চাইলে কমাইতে পারবো সমস্যা নাই মাইনাসে দিলে কমবে প্লাসে দিলে বাড়বে ঠিক আছে আচ্ছা তারপরে আসেন ডেইলি বাজেট চেঞ্জ ডেলি বাজেটে আসলাম currency country currency country currency country currency মানে হচ্ছে কি দিয়ে টাকা দিবেন এখন বাংলাদেশি টাকা যদিও এখানে শ করে বাংলাদেশি টাকা দিয়ে তো ফেসবুককে টাকা দেওয়া যায় না সো আপনি ডলার দিয়ে দিবেন এখানে সবসময় ডলার সেট করে রাখবেন আর জিএমটি টাইম হচ্ছে লন্ডনের গড়ির সাথে গিনিস ঘড়ির সাথে আমাদের টাইমের কতটুকু পার্থক্য সেটা সেট করে দিবেন যদি আপনি ইউএসের নিউ ইয়র্কের দেন তাহলে এখানে নিউ ইয়র্কের সাথে কত পার্থক্য আছে এখান থেকে এই খুঁজে বাইর করতে পারবেন সব আছে এখানে ঠিক আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন দ্যাটস ইট নেক্সট এখন আমার ডেলি বাজেট ডেলি বাজেট আমি কত দিতে চাই সর্বনিম্ন ডেলি বাজেট পাঁচ ডলার দিতে চাই আমি পাঁচ ডলার দিলাম ওকে পাঁচ ডলারে আমার কি পরিমাণ অবস্থা এই যে পাঁচ ডলারে আমার স্টেটমেন্ট ডেইলি রেজাল্ট আসবে রেজাল্ট আসবে ছয়শো চুয়ান্ন থেকে চুয়ান্ন সর্বনিম্ন ছয়শো চুয়ান্ন জন মানুষের কাছে আমার এঙ্গেজটা পৌঁছাইবে প্রতিদিন আর সর্বোচ্চ ওয়ান পয়েন্ট ফোর কে মানুষের কাছে আমার এঙ্গেজটা পৌঁছাইবে অর্থাৎ আমার পুস্টটা পৌঁছাইবে আমার প্রতিদিন খরচ হবে five point seven five US dollar okay তারপরে আসেন এখান থেকে প্লেসমেন্ট প্লেসমেন্টটা আপনি কোথায় কোথায় দেখাতে চাচ্ছেন আমার এটা শুধুমাত্র ফেসবুকে দেখাইতে চাই আমি ইনস্টাগ্রাম মেসেঞ্জার আবিজাবি আরও যেগুলো আছে সেগুলোতে আমরা দেখাইতে চাই না পেমেন্ট মেথড আসেন পেমেন্ট মেথড পেমেন্ট মেথড তো গত ক্লাসেই দেখাচ্ছি আপনি আজকে আবার দেখাচ্ছি পেমেন্ট মেথডটা পেমেন্ট মেথডটা হচ্ছে আসতে দিন এই যে চলে আসছে এখানে আমার দেখাইছে পেমেন্ট মেথড কি কি দিতে পারবো তারপরে I have an a credit to claim এখানে ক্লিক করলাম তারপরে এখান থেকে যদি আমি এডিট করতে চাই এডিটে ক্লিক করে এডিট দিয়ে দিব তারপরে আসেন এখান থেকে নেক্সট দিব নেক্সট দিলে আমি আমার আরেকটা অপশন আসবে কি অপশন আসবে দেখেন কার্ডের নেম দিব কার্ড নাম্বার দিব M M M M oblique Y Y দিব তারপরে হচ্ছে মাস এবং ইয়ার দিব সিবিবি দিব বুঝতে পারছেন সিবিবি একটা নাম্বার আছে মাস এবং ইয়ার দিব তারপরে সিবিবি দিব সবগুলা সেট করে তারপরে সেভ দিব সেভ দেওয়ার পরে যখন সব কিছু ওকে হয়ে যাব তখন এই বুস্ট পুস্ট নাও এই অপশনটা এই যে বুস্ট পুস্ট নাও এই অপশনটা আমার জন্য সবুজ হয়ে আসবে আমি বুস্ট পুস্ট নাও ক্লিক করব অটোমেটিকলি আমার পুস্টটা বুস্ট হয়ে যাবে ঠিক আছে আমার ডেট থেকে পুস্ট বুস্ট হওয়া শুরু হয়ে যাবে এই পর্যন্ত আচ্ছা হ্যাঁ বলেন পেমেন্ট মেথডটা এটা কি আমাদের ধরেন যে ডাচ বাংলা ব্যাংকের যে ডেবিট ভিসা কার্ডটা ওটা দিয়ে কি আমরা করতে পারবো না ডুয়াল কারেন্সি অর্থাৎ ডলার কার্ড হতে হবে ডলার পারচেজ আচ্ছা আমাদের ওই যে ডাচ বাংলা ব্যাংকের যে ডেবিট ভিসা কার্ডটা ওটা কি ডুয়াল আচ্ছা, আচ্ছা, কারেন্সি করা যায় না না না ডুয়াল কারেন্সি কার্ড আলাদা ও আচ্ছা এটার জন্য কি কার্ড আলাদা করতে হবে আচ্ছা হ্যাঁ। ইসলামী ব্যাংকে করা যায় কি যে কোনো ব্যাংক থেকে করা যাবে যোগাযোগ করতে হবে হ্যাঁ যে কোনো ব্যাংকই করা যায় কোন কোন ব্যাংকই করে আমি এক্স্যাক্টলি জানি না সব ব্যাংকে আবার ডুয়াল কারেন্সি কার্ড ইস্যু করে না ডুয়াল কারেন্সি কার্ডের জন্য আপনার পাসপোর্ট লাগবে একটা এটা হচ্ছে শর্ত পাসপোর্ট ছাড়া আপনার ডুয়াল কারেন্সি কার্ড হবে না আচ্ছা ইসলামী হ্যাঁ বলেন ইসলামী ব্যাংকে যেটা ডুয়াল কারেন্সি একটা হ্যাঁ ইসলামী ব্যাংক থেকে ইসলামী ব্যাংক থেকে ডুয়াল কারেন্সি কার্ড পারচেজ হয় আচ্ছা সেই কি ওই যে পাসপোর্ট লাগবে নাকি আমার অবশ্যই পাসপোর্ট ছাড়া ডুয়াল কারেন্সি কার্ড হবে না ও আচ্ছা কিছুই দেয় আর কারোর কোনো প্রশ্ন জি স্যার একটা কথা হ্যাঁ বলেন আমি আমার মেথড কিছুই আপনার সাউন্ডটা আসতেছে না ভাইয়া একটু জোরে বললে ভালো হয় স্যার আমি আমার পেমেন্ট মেথড কিছুই দেই না পেমেন্ট মেথড অপশন আসে না আসছে কিন্তু আমার বুস্ট এটা শুধু আসছে বুস্ট আপনি পেজে পোস্ট করলে পেজে বুস্ট শব্দটা শো করে না আপনি তো পেমেন্ট মেথড ইস্যু করার আগ পর্যন্ত এই বুস্ট নাও শব্দটা ইস্যু আসবে না আমারও তো আসেনি এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এখানে আসেনি পেমেন্ট মেথড ইস্যু করার আগ পর্যন্ত এইটা সবুজ হয়ে আসবে আসবে না আপনি যখন পেমেন্ট মেথড দিয়ে দিবেন এখানে সবুজ হয়ে আসবে পুশ পুশ না আচ্ছা, সবুজ হয়ে আসবে আপনি এখানে সবুজ হওয়ার পরে এখানে বুস্ট নাও ক্লিক করবেন আপনার বুস্ট শুরু হয়ে যাবে স্যার আমার এখানে সবুজ সবুজ আছে জি স্যার তাইলে তো আপনার গুড়টা কি জন্য সবুজ আছে সেটা বুঝতেছি না যাই হোক থাকলে ভালো তাইলে আপনি দিয়ে ট্রাই করতে পারেন তাইলে আপনার হয়তো বা ডলার ডলার লাগবে না আপনার জন্য ফ্রি ট্রাই করতে পারেন ভাই এরকম দিয়েন না পেজ নষ্ট হয়ে যাব ভাই এরকম পাবলিশ করেন না পেজ নষ্ট হয়ে যাব পেজ পেজ নষ্ট করে দিব প্র্যাকটিস করতে পারবেন কিন্তু লাস্টে পাবলিশের টাকা না দিয়ে পাবলিশ করবেন না কোনো ক্যাম্পেইনই আপনার কোনো ক্যাম্পেইনই পাবলিশ করবেন না টাকা না দিয়ে ফেসবুকের কোনো ক্যাম্পেইন ফেসবুকে টাকা না দিয়ে পাবলিশ করবেন না যদি টাকা না দিয়ে পাবলিশ করেন তাহলে আপনার পেজ আকাশে চলে যাইব আকাশে বুঝেন তো জি স্যার বুঝতে পারছি আচ্ছা আর কোনো প্রশ্ন আচ্ছা যে যে কথা বলি আমরা সব মানে আনমিউট করে তারপরে আমরা কথা বললে বেটার হয় অনেকে আবার ওই যে আনমিউট করে রাখছে এটা সবাই মিউট করে রাখলে হয়তো বা বেটার হয় কারণ ব্যাট নয় আসে তো জন্য